জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক জয় গোস্বামী আর বান্ধবী আমাকে অন্য একটা প্রসঙ্গে বলেছিল যে মানুষ চেনার ক্ষমতাটা নাকি আমার একেবারেই নেই হতে পারে তবে কাল একটা নেমন্তন্ন বাড়িতে একটা মিষ্টি দাম্পত্যের গল্প চোখে পড়লো এক্ষেত্রে বোধহয় আমার মানুষ চিন্তা ভুল হয়নি আমরা ভেতরে অনুষ্ঠান বাড়িতে ভেতরে বসেছিলাম ভেতরটা খুব গুমট তো তাই বাইরে এসে বসলাম বারান্দায় বারান্দায় ফুটফুটে হাওয়া দিচ্ছে ভালোই যাচ্ছিল ভেতরের ভিড় থেকে এসে এমন সময় ভিতর থেকে একজন ভদ্রলোক সুদর্শন সুপুরুষ লম্বা ফর্সা এক ভদ্রলোক শরীরটাকে দুমনে মুচিটে ক্রাচে হাত দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে বাচ্চা ছেলেকে সঙ্গে নিয়ে বাচ্চা ছেলেকে বাহাত হাত ধরে বারান্দায় এলেন ভদ্রলোকের সম্ভবত দেখে মনে হলো সম্ভবত কেন পায়ে সমস্যা আছে ভালো করে একেবারেই ভালো করে হাঁটতে পারে না খুব কষ্ট করে শরীরটাকে দুমনে মুছে হাঁটতে হচ্ছিল তো আমরা যখন বসে আছি বারান্দায় তখন আর সব জায়গা ভরা বসবার জায়গা নেই ভদ্রলোক দাঁড়িয়েই রইলেন এবং ওই গ্রিলের সামনে অনুষ্ঠান বাড়ির দোতলার গ্রিলের সামনে এসে দাঁড়ালেন বাচ্চাটাকে নিয়ে এবং রাস্তার দিকে তাকিয়ে হাওয়া এসে লাগছে তো এমন সময় বাচ্চাটা অনুষ্ঠান বাড়ির সামনে এলইডি আলোর মালা ঝোলানো ছিল তো বাচ্চাটা শিশু সুলভ চঞ্চলতায় মালাটা ধরতে গেল ভদ্রলোক খুব নরম স্বরে খুব স্নেহ মাখিয়ে খুব স্নেহের স্নেহ মাখানো কণ্ঠে বললেন যে তারে ইলেকট্রিক তারে হাত দিও না বাবা বিপদ হবে তো তারপরে তো ভদ্রলোককে দেখে আমরা ভাবছিলাম যে উঠে দাঁড়াবো কিনা তো এমন সময় কিছুক্ষণ পরে এভাবে কিছুক্ষণ পরে মানে দনমনা করতে করতেই ভেতর থেকে ভদ্রলোকের স্ত্রী এলেন স্ত্রী এসে তার নিজের রুমালটা দিয়ে ভদ্রলোককে বললেন যে অসম্ভব ঘেমে গেছো মুখটা মুছে না তো ভদ্রলোক এতজনের সামনে বারান্দায় অনেকেই বসে আছেন সবার সামনে কথাটা বললেন বলেই হয়তো একটু লজ্জা পেয়ে খুব গম্ভীর হয়ে বললেন যে না আমার কাছে রুমাল আছে আমি মুখ মুছে নিতে পারবো তোমার রুমাল দরকার নেই তো আমাদের হাসিও পেলো মজাও লাগলো আবার ভালোও লাগলো দুজনের সম্পর্কটাকে দেখে এই ভদ্রমহিলার পরস্ত্রীর দিকে তাকানো সাধারণত খুব বিপজ্জনক প্রবণতা কিন্তু আমি কি মানে নিজের ডায়েরিতে লিখতে বাধ্য হচ্ছি যে এই ভদ্রমহিলার দিকে না তাকিয়ে উপায় নেই মানে অদ্ভুত স্নিগ্ধতা আছে ওনার মধ্যে কিছু মানুষ আছেন যারা চেষ্টা করে নজর কাটতে চান আর কিছু মানুষ মহিলাদের মধ্যেই আর কিছু মানুষ আছেন যাদের চেষ্টা করতে হয় না তারা এমনিতেই নজরে পড়েন স্বল্প স্নিগ্ধ রূপা এই মহিলা হচ্ছেন তাই একদম স্বল্প প্রসাধন স্নিগ্ধ রূপা যাই হোক ভদ্রমহিলা আবার ভেতরে চলে গেলেন ভেতরে চলে যাওয়ার পরে আমরা আমরা আমি বসেছিলাম এবং তখন ভদ্রলোককে অত কষ্ট করে দাঁড়িয়ে থাকতে দেখে ক্রাচ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মনে হলো যে একটু উঠে দাঁড়িয়ে ওনাকে বসতে বলি ওনাকে একটু প্রতিবন্ধকতাটাকে একটু সম্মান জানাই কিন্তু ভদ্র তার স্ত্রীর কথার উত্তরে এত গম্ভীর সুরে উত্তর দিলেন যে মনে হলো বোধ প্রবল ওনাকে যদি বসতে বলি মানে তাহলে আবার উনি না মনে করেন যে ওনার প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাকে আমি আলগা সহানুভূতি দেখাচ্ছি এরকম মনে করেই আর দলমনা করতে করতে আর বলাটা হলো না আমাকে বসতে বলা হলো না তো ইতিমধ্যে ভেতর থেকে গরম লাগছে বলে গরমকাল ভেতরে বহু মানুষের সমাবেশ হয়ে গেছে এগুলো কোভিড পর্বের অনেক আগের কথা অনেকেই বারান্দায় আসছেন হাওয়া খেতে ফুরফুরে হাওয়া দিচ্ছে বারান্দায় আসছেন তো তার মধ্যে আবার একজন খুব স্থূলকায় মহিলা তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে বারান্দায় এলেন দুজনের হাতেই পেপার ন্যাপকিনের ওপরে এক গাদা পকোড়া এবং ওই টুথপিক দিয়ে টুকটুক করে গাঁচ্ছেন আর খাচ্ছেন তোদের খাওয়ার ভঙ্গিটা মানে গোগ্রাসে খাচ্ছেন আর কি এক গাদা পকোড়া টুকটুক করে খাচ্ছেন তোদের খাওয়াটা বেশ আমরা উপভোগই করছিলাম দেখছিলাম মজাই লাগছিল তো এই সময় ওই ভদ্রলোকের স্ত্রী প্রতিবন্ধী ভদ্রলোকের স্ত্রী আবার ওনাকে ভদ্রলোক বারান্দায় বসে আছেন দরজার সোজাসুজি ভদ্রমহিলার স্ত্রীকে আসতে দেখা গেল তো ফোন কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন ফোনে কথা বলতে বলতে আবার বারান্দার দিকে আসলেন এবং ভদ্রলোকের কাছাকাছি এসে দূর থেকে ভদ্রলোক দেখতে পাচ্ছিলেন স্ত্রীকে দূর থেকেই ইশারায় ডাকলেন চলে এসে এরকম করে মানে এরকম ইঙ্গিত করে তো ভদ্রলোক ইঙ্গিতেই জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার কেন আসবো কেন তো ভদ্রমহিলা ইঙ্গিতেই বললেন যে খেতে হবে মানে পরের ব্যাচ বসছে খেতে হবে তো ভদ্রলোক স্ত্রীর এই উত্তর শুনে স্ত্রীকে অনুসরণ করলেন এবং কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা ওদের পিছনে পেছনে চললাম বসবো বলে ছোট্ট গল্প একটা ছোট্ট দৃশ্য দাম্পত্যের ছবি আমাদের চোখে ধরা পড়লো এবং একটা খুব মিষ্টি দাম্পত্যের সম্পর্ক ধরা পড়লো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাই আমি সত্যকেই এই ঘটনাটা আমার ডায়েরিতে লিখে রাখলাম ধন্যবাদ